আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার টেকনাফ উপজেলায় বুড়ো ধানের রোপণ কাজ শেষ হয়েছে এখন চলছে আগাছা পরিষ্কারের কাজ কৃষকেরা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ধান চাষে সময় কাটাচ্ছেন টেকনাফ উপজেলার কয়েকজন বুড়ো চাষি জানিয়েছেন চলতি মৌসুমে উপজেলা কৃষি অধিদপ্তর বিনামূল্যে সার বীজ কীটনাশক কৃষি উপকরণ সহ উন্নত মানের প্রশিক্ষণ সহজ পদ্ধতিতে কৃষি লোনের ব্যবস্থা করে দিয়েছেন ফলে চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় প্রচুর অনাবাদি জমি বোরো ধান চাষের আওতায় এসেছে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানিয়েছেন চলতি বুড়ো মৌসুমে উপজেলায় তিন হাজার পাঁচশত সত্তর হেক্টর জমিতে বুড়ো ধানের চাষ হচ্ছে যা গত বছরের চেয়ে পাঁচশত সত্তর হেক্টর বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার তিনশত মেট্রিক টন চাল আবহাওয়া চাষের অনুকূলে থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা টেকনাফে কৃষক আব্দুল করিম হত্যা মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়াও তাদের একজনকে পঞ্চাশ হাজার টাকা ও অপর দুজনকে তিরিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে গতকাল কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পাঁচ এর বিচারক নিশাদ সুলতানা এ রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী গ্রামের মঞ্জুর তার স্ত্রী আমিনা খাতুন ও তাদের পলাতক ছেলে মোহাম্মদ ফোরকান জেলা ও দায়রা জজ আদালতের নাজির বেদারুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলাটি পরিচালনা করেছেন অতিরিক্ত public prosecutor advocate Mozaffar Ahmad Helali advocate Selimul Mustafa ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রামুর গর্জনিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবক প্রাণ হারিয়েছে গতকাল সন্ধ্যায় ইউনিয়নের পূর্ব জুমছড়ি গ্রামে এ ঘটনা ঘটে নিহত মহিউদ্দিন পুতু একই গ্রামের শরাফত আলীর ছেলে তিনি গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দায়িত্বরত ছিলেন স্থানীয় সূত্র জানায় নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটর স্থাপনের সময় অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মারা যান গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খেলার খবর ফুটবল বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের শেষ খেলা আগামী ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এতে মুখোমুখি হবে all star football club Cox's Bazar বনাম শেখ জামাল ক্লাব চকরিয়া শেখ জামাল ক্লাব চকরিয়া বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অন্যদিকে অল স্টার ফুটবল ক্লাব কক্সবাজারের পয়েন্ট দশ লীগ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খেলালুদ্দিন কবির জানান আঠাশ তারিখের স্থগিত খেলাটি ছয় নয় ফেব্রুয়ারি